নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সেপ্টেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কিছু কিছু ক্ষেত্রে সুযোগ আসবে আর এই সুযোগ আসবে কিছু কিছু ঘটনা ঘটে যাওয়ার পর তার মানে এই নয় যে সব ক্ষেত্রেই সুযোগ পাবেন কিছু কিছু ক্ষেত্রে সুযোগ আসতে চলেছে এছাড়াও কিছু কিছু ক্ষেত্রে আপনাকে সাবধান থাকতে হবে কোন কোন ক্ষেত্রে আপনার জীবনে সুযোগ আসতে চলেছে কোন কোন ক্ষেত্রে সাবধান থাকবেন জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন তবে মনে রাখবেন এটি কোনো ব্যক্তিগত বিচার নয় এটি সম্পূর্ণরূপে সার্বিক বিচার আর এই মাসিক রাশিফল তৈরি করা হয়েছে চন্দ্র রাশি অনুযায়ী কাজেই আপনি এই ভিডিওটি চন্দ্র রাশি অনুযায়ী দেখুন কিন্তু আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন তবে প্রচলিত নামের রাশি অনুযায়ী ভিডিওটি দেখুন অবশ্যই উপকার পাবেন সেপ্টেম্বর মাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান রয়েছে দশই সেপ্টেম্বর গণেশ চতুর্থী চোদ্দোই সেপ্টেম্বর রাধা অষ্টমী বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে পিতৃপক্ষ অর্থাৎ এই দিন পিতৃপুরুষেরা ধরাধামে আসবে আমাদের আশীর্বাদ দেওয়ার জন্য এছাড়াও এই ভিডিওর শেষে থাকবে কিছু প্রতিকার ও প্রতিবিধান প্রথমে আমি আপনাদের সেপ্টেম্বর মাসের গ্রহগোচর জানিয়ে দিই পাঁচই সেপ্টেম্বর মঙ্গল গ্রহ কন্যা রাশিতে প্রবেশ করছে একই দিনে শুক্র গ্রহ তুলা রাশিতে প্রবেশ করবে চোদ্দোই সেপ্টেম্বর দেবগুরু বৃহস্পতি মকর রাশিতে প্রবেশ করবে এবং শনির সাথে যুক্ত হয়ে নিজভঙ্গ রাজযোগ তৈরি করবে ষোলোই সেপ্টেম্বর সূর্য কন্যা রাশিতে প্রবেশ করবে বাইশে সেপ্টেম্বর বুধ তুলা রাশিতে প্রবেশ করবে রাহু ও কেতু থাকছে যথাক্রমে বৃষ রাশিতে ও বৃশ্চিক রাশিতে এই হচ্ছে গ্রহগোচর এই গ্রহগোচরের পরিপ্রেক্ষিতে এবার আমরা দেখে নিব কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাস কেমন যেতে চলেছে অর্থনৈতিক দিক থেকে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস যথেষ্ট শুভ যাবে এই মাসে আপনার দৈনন্দিন উপার্জন বৃদ্ধি পাবে যারা চাকরি করেন চাকরিতে অর্থনৈতিক উপার্জন বৃদ্ধি পাবে এছাড়াও চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ এছাড়া যারা ব্যবসা করেন বিদেশের সাথে বা বিদেশ থেকে সরাসরি অর্থ উপার্জন করেন তাদের জন্য সময়টি যথেষ্ট শুভ যেতে চলেছে এই মাসে কাউকে বড় ধরনের অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় ধরনের অর্থ ধার নিবেনও না চোদ্দই সেপ্টেম্বর নিজভঙ্গ রাজ্য আপনার জীবনসাথীর অর্থনৈতিক উন্নতি ঘটাবে জীবনসাথীর শরীর স্বাস্থ্য যদি খারাপ থাকে দেখবেন শরীর স্বাস্থ্য ভালো হবে জীবনসাথীর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন এই মাসে আপনার সাহস ও পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় এই মাসে আপনি কোনো না কোনো ভোগ্য জাতীয় পণ্য ক্রয় করতে চলেছেন যা আপনার জীবনে আমোদ প্রমোদ ও উপভোগকে বাড়িয়ে তুলবে শুধু তাই নয় আপনার মায়ের যদি শরীর স্বাস্থ্য খারাপ থাকে তবে দেখবেন ছয় সেপ্টেম্বর থেকে তা ধীরে ধীরে ভালো হতে শুরু হচ্ছে তবে পিতার শরীর স্বাস্থ্য এবং সন্তানের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে এই দুজনের শরীর স্বাস্থ্যকে নিয়ে বিশেষভাবে সাবধান থাকতে হবে এই মাসে আপনারও রাগ বৃদ্ধি পাবে এবং আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তবে দেখবেন সেটির পরিমাণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে কাজেই প্রয়োজনে সুচিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন শিক্ষার্থীদের জন্য এই মাসটি যেতে চলেছে মধ্যম প্রকৃতির তবে যারা উচ্চশিক্ষা করছেন গবেষণার কাজে রত রয়েছেন যারা সায়েন্টিস্ট রয়েছেন যারা গুপ্তবিদ্যা অর্জন করছেন তাদের জন্য কিছুটা শুভ এই মাসে কর্কট রাশির জাতক ও জাতিকারা কোনো না কোনো নতুন তত্ত্ব আবিষ্কার করে দিতেই পারেন এছাড়াও সন্তানের কারণে এই মাসে আপনার উদ্বেগ বাড়বে এছাড়াও এই মাসে আপনার অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে কাজেই সাবধানে গাড়ি চালাবেন সাবধানে রাস্তা পারাপার হবেন এবং বাড়িতে ওঠানামা করবেন খুবই সাবধানে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী দেখাশোনা করছেন এই মাসটি তাদের জন্য যথেষ্ট শুভ যাবে এই মাসে চেষ্টা করুন আপনি পছন্দের পাত্র পাত্রী পেয়ে যাবেন এবং আপনার বিবাহের দিনক্ষণ স্থির হয়ে যাবে এছাড়াও যারা প্রেম সম্পর্কে রয়েছেন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চান তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ কিন্তু যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের জন্য মাসটি খুব একটা শুভ যাবে না যাবে মধ্যম প্রকৃতির সপ্তাহের শেষের দিকে বিশেষ করে দ্বিতীয় সপ্তাহের শেষের দিকে এবং চতুর্থ সপ্তাহের শেষের দিকে প্রেমিক প্রেমিকার মধ্যে বাগবিতণ্ডা বৃদ্ধি পেতে পারে সেদিক থেকে আপনাকে সাবধান ও সতর্ক থাকতে হবে এই সপ্তাহে আপনি যদি শেয়ার বাজারে বা সোনাতে অর্থ বিনিয়োগ করতে চান তবে খুব চিন্তা ভাবনা করে তারপরে অর্থ বিনিয়োগ করুন এবার আসি প্রতিকারের কথায় এই মাসে আপনি অবশ্যই প্রত্যেক বুধবার গণেশজির পুজো করুন প্রত্যেক বুধবারের দিন একুশটি দুর্বাঘাস ও মোদক সহকারে গণেশজিকে পুজো করুন দেখবেন আপনার যে সমস্ত সমস্যা আসতে চলেছে সেখান থেকে আপনি গণেশজির কৃপায় অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এছাড়াও আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করে স্নান কার্য সম্পন্ন করে সূর্য মন্ত্র জপ করুন সূর্য মন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন এখানে দুটি মন্ত্র দেওয়া রয়েছে আপনি আপনার সুবিধামতো যে কোনো একটি মন্ত্র জপ করুন দেখবেন আপনি অবশ্যই উপকার পাবেন আর যারা যারা নিজের ব্যক্তিগত রাশিচক্র বিচার করাতে চান তারা নিচের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি আপনাদের বুকিং পদ্ধতি ও পারিশ্রমিক যথাসময়ে জানিয়ে দেব প্রত্যেকেই সুস্থ থাকুন ধন্যবাদ